আসসালামু আলাইকুম আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানী ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দূত মাথিলদা গতকাল সকাল এগারোটার দিকে মাথিলদা সরাসরি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ সাইমুম সরার কমল এমপি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন জানান দুপুরে বেলজিয়ামের রানী উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প চারের শরণার্থী শিশুদের লার্নিং সেন্টারে মিয়ানমারে সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন পরে ক্যাম্প পাঁচে গাছের চারা রোপণ করেন বেলজিয়ামের রানীর দিনব্যাপী সফরে শরণার্থী ক্যাম্পে জাতিসংঘের কার্যক্রম রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন শিক্ষা কার্যক্রম পরিদর্শন এবং রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন কক্সবাজারে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস এ উপলক্ষে গতকাল আলোচনা সভা ও হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র অরুণোদয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে এই আয়োজনে জেলা সমাজসেবার সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাক্তার সাইদুজ্জামান মজুমদার বক্তব্য রাখেন এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী কলেজ গভর্নিং বোর্ডের সদস্য অধ্যাপক নুরুল আমিন শিকদার ও অধ্যাপক মুজিবুল হক অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে ইসরাত জাহান কলি নামে তেরো বছরের এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে নিহত শিশু বান্দরবন জেলার লামা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মোহাম্মদ ইসহাকের মেয়ে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লা জানিয়েছেন বেলা একটার দিকে বাড়ি ফেরার সময় সৈকতের বালিয়াড়িতে অজ্ঞান হয়ে পড়ে যায় ইসরাত জাহান কলি তাৎক্ষণিক তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান জানিয়েছেন শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয় হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে টেকনাফ পৌরসভার এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেল স্কুল মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন খেলার খবর টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিলভার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বিকেলে টেকনাফ পৌরসভার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে খেলায় কলেজপাড়া একাদশ এক শূন্য গুলে মিঠাপানির ছড়া একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করেন খেলা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সারোয়ার আলম উপস্থিত ছিলেন আবহাওয়া জানিয়ে দিচ্ছে বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা এগারোটা বত্রিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিটে চলবে রাত এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত